হ্যাঁ বেড়া কয়লা লই বেড়া কয়লা লাতি হেলমেট লাগে যায় বেড়া তুই কি মনে করতে আমার বেটা কিছু কিছু বুঝে মানে মাথাটা তো মুখের তোরা একখান কিছু হ টেনশন আছে বুঝুন না একসাথে কম যাইতে পারি টেনশন ওর আত্মনুকে বাবা আছে বাবা তবে বলছ তাই হাজার কি হস তবে তুমি সম্মান নড় তবে জি মরে বেড়া তুই আলো মরে বেড়া জালে এক কানা কাছে অনেক তবে দুধ দুঃখ পড়বি কথা মনে বি দুঃখ পড়বি মশার আসর টাসর লাগ গেল সোনা ধর বেড়া মশার কথা তবে তুমি না বেড়া কথা হান তুই আলো চল জালে এক কানা কাছে অনেক টাইম চলে না না তুই মানে, মানে, কি আবজি বারবার বলবো না করবি

বসেন বসে যান বসে যান বসেন বসেন বৈশা যান বসে যান বসে যান সমস্যা কি খুলি হ সমস্যা তো বহুত বড় বাবা জান যত বড় সমস্যা সমাধান কিন্তু আছে এখন সমস্যা যে মানে রাতে ঘুম যাইতে পারি মশালায় এখন মানে বহুত কিছু করে চাই স্প্রে দি চাই কয়েল দিয়েও চাই কিন্তু আর মানে বন্ধুরে গেলাম মানে সমাধান করা ভাই বন্ধু তোমার কথা কই তোমার কথা বহুত শুননি লম্বা ঘটনা সংক্ষেপ করো এখন মানে যদি কিছু করেন আর কি সমস্যা তো বহুত বড় এখন কি করেন যাও অনেকক্ষণ সমাধান তো এটা তো মশা বেশি মারে নবীজন মশা মারানোর তাবে সারাক্ষণ নাই আহা তুই যদি লে মানছ না নাই বলি হ তাহলে তারা জিম গই ব্যবসা ঠিক করে তখন জীব ডাক্তার বাংলায় মারাত তুই অনেকক্ষণ কিছু হ একবার আমি আপনার সাগর হলো করো তাবি সারা ন তবে তাবি চুলকা আছে দাম বেশি পড়িব সমস্যা নাই কত পড়িব দাম পাঁচ হাজার পাঁচশো নব্বই টাকা পড়িব হব কত টিয়া কিরোড়ে তাবি যদি তুই টিয়া আহা দাম যত বেশি পড়িব মশা তত দূরে হয়ে যাবে নহা বুঝো তোর তো খালি তাবি লইলি ইয়ার কিরকম রদ্দ হইলো একদম

কালিও না আজি যা সমস্যা এখন কথা এখন চল চাই আচ্ছা, না না আচ্ছা। বন্ধ তো দিতে বন্ধ হ্যাঁ, তারপর ও তো মানুষের বিশ্বাস আর আর ফিট হতে বেড়া আচ্ছা, আগে যাইছে বেড়া তারপর দেখা চল আগে কিরো বাবা জানো কারে নবস্তই বা হই তোর বাবা জানো কোনো আছিল না ওড়াইবে মনে বাইরে গিয়ে ফাঙ্গা বাইরে কথা এক সাত দিন বেড়া বাবা জানি তুই বুবু বু এড়া বুদ্ধ মিশে মানছে টিয়া হাত দে ইতর মারে আদি ফজর দূরে দি বুঝো না বু হইতে কি মতো লাগি কি আরে ಮತ್ತೆ ಸಾಮ ಪಗಾತ ಹೋದಿವಿ ಬೇಡ ಬರ ಮತ್ತೆ ಗತ್ತ ಓ ಬೇಡ ಆತು ನಾ ಕನಕ ಸಂದ ಲಗ್ಗಿ ಬನಿ ಹೊಸ ಬತ್ತಿ ತೂ ಇತರ ಅನ್ನೋದ್ರಿ ತರ ಮಾರ ಅಲ್ಲ ಸೊ ಲೋಡ ಸೈ ಐ ಇತರ ಇತರ ದೋರಿ ಸೊ ತ್ವಾರ ತರ ಮಾರತೆ কি মিউজিক আলে টিচার ডাইরেক্ট না তুই রাতে নটে তার তুই দিতে লস না